সালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ঈদের খুশি ঈদের আনন্দ ঈদ ভুলে দিবে সকল দুঃখের কষ্ট তাই সবাইকে বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল এবং আজকের স্পেশাল ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম Take him from the yard. পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর ঈদের খুশি আনন্দ ভাগাভাগি হোক পরিবারের আনন্দের মাঝে আর এই বড় ভাইয়ের ভিডিওটা দেখবেন তাই চলে আসলাম আজকে ঈদের আনন্দ নিয়ে আর দেখতে থাকবেন আজকের স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটা শুধু আজকের না এই ভিডিওটা অনেক দিন আগের তো আমরা র্যাঙ্ক ম্যাচে স্টার দিয়েছিলাম সেই ম্যাচের ভিডিও আর এটা ছিল লাস্ট গ্র্যান্ড মাস্টার যেই সিজনটা চলে গেল আমাদের র্যাঙ্কের সেইটাতে আমি গ্র্যান্ড মাস্টারে উঠেছিলাম আর সেই একটা ভিডিও রেখে চেয়েছিলাম কিন্তু আমি জানি যে আমরা তো ভিডিও করতে আসলে প্রস্তুত থাকি না সবারই কাজ থাকে সবাই সবার কাছে ব্যস্ত থাকে তো আজকে ঈদের দিনে আসলাম আপনাদেরকে চালাইতে তো আপনারা আজকের ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর যদি ভালো না লাগে তারপরেও ভাই আমাদেরকে সাপোর্ট করেন কারণ আপনাদের সাপোর্ট যদি আমরা না পাই তাহলে হ্যাঁ, ভালো ভিডিও বানানোর উৎসাহ আমরা পাব না আর আপনারা যদি ভালো ভিডিও আশা করেন যে না ভিডিও দেখবেন খুব ভালো আর আমাদের সাথে দোয়া দোয়া রাখবেন কারণ ভিডিও ভালো দেখতে হলে আমাদেরকে দোয়া করতে হবে আমাদেরকে সাপোর্ট করতে হবে ছোট ইউজার বলে দূরে সরাই যাবেন না আজকে ঈদের দিন সবাই সবাই আনুক খুশি সবার মনে আনুক দুঃখ দুঃখ দুঃখকে জয় করতে হবে দুঃখ মনে আসলেও দুঃখকে মনে নিতে পারা পারা যাবে না তাই আজকের এই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে আজকে এই ঈদের আনন্দ নিব আমরা সবাই একসাথে তো বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আর ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আবারও বলে দিলাম সবাই সবার সাপোর্ট আশাবাদী তো দেখতে থাকবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও শুধুমাত্র কিছু কিছু খেলা রেখেছি যতটুকু পারি যতটুকু চেষ্টা করি আপনাদের মাঝে দেখানোর জন্য তো আপনারাদের সাপোর্ট অবশ্যই কাম্য তো আপনারা খেলা দেখতে থাকুন আর আমরা কিছু কথা বলতে থাকি ঈদের যে খুশি ঈদের যে আনন্দ যারা প্রবাসী থাকে যারা বিদেশে থাকে আসলে তাদের মনে তো খুব কষ্ট তারপরও তাদের কষ্ট ভাগাভাগি তো আর কেউ নিতে পারবে না তাদের ফ্যামিলি দূরে থাকে তাদের ফ্যামিলির জন্য শুভকামনা রইল আর যারা প্রবাস জীবন থাকে তাদের জন্য তো অবশ্যই সুখের দিনগুলো হবে না তাই তাদের তাদেরকে সাথে নিয়ে আমি জানি আমার এই ভিডিওগুলো অনেক প্রবাসী ভাই বোনেরা দেখেন তো সবার জন্য শুভেচ্ছা থাকবে ঈদ মুবারক এবং সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে আমরা বেশি দূর আগাতে পারবো না আর সবার সবার কাছে একটা চাওয়া যে এই বড়ো ভাইটাকে সাপোর্ট করবেন হ্যাঁ, ভালো কিছু দেখানোর উদ্দেশ্যে সবসময় চেষ্টা করি আসলে তার তো এখন তো পারি না তাই আর কি বলবো তো আমাদের সাথে খেলার জন্য যদি কেউ আগ্রহ থাকেন অবশ্যই